বাংলাদেশ খাসিয়া জৈন্তার পাশেই ভারতের মায়াবী জন্য শীত ও মৌসুমে মায়াবী ঝর্ণার পানি সঞ্চান থাকে তাই প্রচুর বৃষ্টি গরমের তাপে ভ্রমণ করতে যাবেন খাসিয়া জৈন্তার রাজ্যে বাংলাদেশে ও ভারতের মেঘালয়ে বৃষ্টির সিজনে দারুণ দেখায় পাহাড় পর্বত মনে হবে যেন পাহাড় শূন্যের মাঝে দাঁড়িয়ে আছে মায়াবের ঝর্নার পানি গতি দেখতে হলে বর্ষার মতো মেঘরাশি তুলোর মতো দুলো দূষরিতে বাসছে বর্ষার বৃষ্টির আগমনে ছুটে যেতে হবে আপনাকে মায়াবের জন্যায় আনন্দ ভ্রমণ কেবলমাত্রই সৌন্দর্য কারণ মায়াবী ঝর্ণাটা হলো ভারতের উঁচু পাহাড়ে মায়াবী ঝর্ণা মেঘালয়ে পাশ বয়ে খাসিয়া জৈন্তা বাংলাদেশ ও ভারত মাঝে বয়ে যাওয়া পিয়ান নদী প্রবাল স্রোতে ভারত বাংলাদেশের পর্যটনদের মন কেড়ে নেয় আনন্দময় পাথর উত্তোলন করা শ্রমিকরা বললেন পাথর উত্তোলন করা নির্দিষ্ট টাইম সকাল ভোর পাঁচটা বাইর হয়ে যায় নারী পুরুষ যে যার মতো করে পাথর সংগ্রহ করতে করতে বিকেল পাঁচটায় আবার পাথর বিক্রয় করার জন্য চলে যান শ্রমিকরা বিক্রয় স্থানে জোনাকি নিউজ শ্রমিকদের সাথে কথা বলে জানতে পারলেন আমরা সারাদিন ক্লান্তির কঠোর পরিশ্রমের মাঝে আমাদের জীবিকা আয় বা ইনকাম শ্রমিকরা বলেন আমরা ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করে আমরা এক একজনে আঠাইশ তিরিশ ফুট পাথর সংগ্রহ করতে পারি যার মূল্য পাই ছয়শো থেকে সাতশো টাকা জোনাকি নিউজ জানতে চায় আপনাদের এই জীবিকার মধ্য দিয়ে সংসার চলে কেমন শ্রমিকরা বলেন এই উপার্জন দিয়ে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া খরচ থেকে ধরে আমাদের সংসার খানা পিনা ভালোভাবেই চলে আচ্ছা ভাইয়া আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সুলেমান আচ্ছা এখানে আপনি পাথর ক্রয় কতদিন ধরে করেন এখানে পাথর ক্রয় প্রায় দুই থেকে আড়াই বছর দুই থেকে আড়াই বছর তো এখানে তাদের থেকে শ্রমিক থেকে পাথর কীভাবে কিনে তারা নদীর থেকে তুলে তোলার পরে মনে করলেন যে আমরা টাকা দিয়ে তার কাছে কিনে রাখি আচ্ছা আচ্ছা আচ্ছা একটা নৌকা পরিমাণ কেমন পরিমাণ পাথর থাকে এটার মধ্যে ধরেন এই লোকটার মধ্যে আছে যেমন ধরেন বিশ ফুট বিশ ফুট পঁচিশ ফুট এরকম হ্যাঁ পঁচিশ ফুটের এবং দাম কত আছে পঁচিশ ফুটের দাম আসবে কত আর পাঁচশো সাতশো টাকা পাঁচশো সাতশো টাকা তাহলে অর্থাৎ তারা এই যে বিশ ফুট পঁচিশ ফুট পাথর সংগ্রহ মানে কতটুকু টাইমের ভিতরে তারা করতে পারে এটা সকাল আদানের সময় আসে একটা তিনটা আর কি মানে সকাল ভোর আদানের টাইমে তারা নামে এবং দুপুরে একটা একটা বাস দিয়ে তারা পাঁচ সাতশো টাকা ইনকাম করতে পারে হ্যাঁ, একটা দুইটা তিনটা দিকে এমন আছে সারাদিনও লেগে যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শ্রমিকরা জোনাকি নিউজকে বললেন আমার বাপ দাদার আমল থেকে পাথর উত্তোলন করে আসছেন বা আমরা এখনও করতেছি জাফলং খাসিয়া জৈন্তা যে যে জিরো পয়েন্ট এখানে যে জাফলংয়ের যে এই যে নৌকার মাঝি দেখতে পাচ্ছেন তো আমরা এখন ওনার সাথে কথা বলবো যিনি এখানে কত বছর ধরে যাবৎ এখানে নৌকা পারাপার করতেছেন হ্যাঁ আপনার নামটা কি আমার নাম মজিবুর রহমান দুজোরে বলেন মজিবুর রহমান আপনার নাম মজিবুর রহমান যে এখানে আপনি এই নৌকা পারাপার কতদিন ধরে করতেছেন থেকে বিশ বছর দশ থেকে বিশ বছর আপনার বাড়ি কোন জায়গা বাড়ি জাপলং আপনার বাড়ি জাপলং এখানকার স্থানীয় হ্যাঁ, স্থানীয় লোক হ্যাঁ আপনার দৈনিক ইনকাম কেমন কেমন হয় তাতে হাজার বারোশো টাকা দিলে হয় মানে দৈনিক হাজার বারোশো টাকা ইনকাম হয় ইনকাম হয় আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জোনাকি নিউজের সাথে থাকার জন্য পাথর খুচরো পাইকারি ক্রিয় ব্যাপারীদের সাথে কথা বলে জানতে পারলাম হ্যাঁ ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আকাব্বর হোসেন মোহাম্মদ আকাব্বর হোসেন কাব্বর হোসেন ভাই তো এইখানে আপনি পাথর কিভাবে ক্রিয় করেন আমি নৌকার থেকে কিনে এক এক নৌকার থেকে ধরেন চারশো পাঁচশো ছোটোগুলার ছোটো দাম বড়গুলার বড় দাম আচ্ছা। কিনে আমরা কাঁসারে বিক্রি করি আচ্ছা মানে কত ফুট কিনেন এবং কত দাম দিয়ে কিনেন এক এক ফুট আমরা নৌকা থেকে কিনি তো চুক্তি হিসাবে কিনি কোনো আইডিয়া কিনে আর কি ধরেন মানে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এরকম কিনি পঞ্চাশ টাকা বিক্রি আচ্ছা আচ্ছা আচ্ছা তো এখানে আপনি পাথর বিক্রি করতেছেন কত বছর যাবত অনেক বছর ছিয়ানব্বই সাল থেকে এগুলো করতেছি আপনি ছিয়ানব্বই সাল থেকে পাথরের ব্যবসা করতেছেন হ্যাঁ। আচ্ছা আপনার বাসাটা কোথায় জাফলং বাজারে জাফলং বাজারে আপনি এখানে স্থানীয় হ্যাঁ আমার আব্বার জন্ম এই জায়গায় আমার জন্ম তো অনেক পরের কথা আচ্ছা আচ্ছা ব্যাপারীরা বলেন আমরা শ্রমিকদের কাছ থেকে থাউকে বা থুমকো পাথর কিনি যেমন দাম দিই পাঁচশো বা ছয়শো টাকা এমন হলে আমরা কিনে নেই পাথর শ্রমিকদের কাছ থেকে হ্যাঁ ভাই আপনার নামটা কি রেজাউল কবির রেজাউল করিম তো এখানে আপনি নৌকার যে এগুলো পাথরের কণা সংগ্রহ করছেন তাই না আচ্ছা এই পাথরের কণা সংগ্রহ করতে আপনার আপনারা কতটুক টাইমের ভিতরে আপনারা বাইর হন এই পাথরুক পাথরের কণা সংগ্রহ করার জন্য তো সকাল আটটার সময় লাগবে আমরা দুই ভাই সকাল আটটার সময় আপনারা লাগেন মানে ডুবে পাথর সংগ্রহ করেন এবং কয়টা বাজে আপনাদের এই কাজ শেষ হয় চারটে আটটার দিকে দুই ভাই দুই তিনটে যাই আমরা চারটা পাঁচটা পর্যন্ত ডুবায়া তারপর আপনারা এই পাথর এই নৌকায় কত ফুট সংগ্রহ করতে পারেন টোটাল তিরিশ তিরিশ ফুট হইলে ছয়শো টাকা রোজ করে তিরিশ ফুট হইলে আপনাদের ছয়শো টাকা রোজ করে আপনাদের সংসার জীবিকা ছশো টাকার মাধ্যমে চলে হ্যাঁ থাকে আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে কি ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে কি লেখাপড়া করেন না হ্যাঁ কোন ক্লাসে তিরিশ ফুট তিরিশ ফুট দর্শক আমরা এই রেজাল করিম ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে পারলাম ইনি সকাল আটটা থেকে এই পানিতে জাফলংয়ের পানিতে উনি পাথর এই সংগ্রহ করেন তো উনি কাজ শেষ করেন বিকেল পাঁচটায় আর এর মাধ্যমে পাথর সংগ্রহ করেন উনি পঁচিশ ফুট তিরিশ ফুটের মতন আর এর ভিতরে উনি তিরিশ ফুটের পাথরের দাম উনি পায় ছয়শো সাতশো টাকার মতন বা বারোশো মানে দুজন দুজন লোকে বারোশো টাকা তারা দৈনিক ইনকাম করতে পারে এগুয়ে চোখে পড়ল জাফলংয়ের বল খেলা মানে বলের ভিতরে ছোট ছোট ছেলেরা বল মালিকদের সাথে কথা বলে জানতে পারলাম বল মালিক বলেন এটা হলো ওয়াটার বল জানতে চাইল টাকা কত করে নেওয়া হয় এবং কত মিনিট এ ওয়াটার বলে ভিতরে থাকা যায় বা অক্সিজেন পাওয়া যায় বল মালিক বললেন পাঁচ মিনিটে পাঁচ মিনিটে টাকা নেই একশত টাকা পনেরো মিনিটে নেই একশত পঞ্চাশ টাকা আর বলের ভিতরে থাকতে পারবে সর্বোচ্চ পনেরো মিনিট আপনার নামটা কি মোমিনুল ইসলাম জীবন মোহাম্মদ মোমিনুল ইসলাম জীবন ইসলাম জীবন আচ্ছা হ্যাঁ জীবন ভাই এইটারে কি খেলা বলে এটা হচ্ছে water working ball water working ball হ্যাঁ এটার ভিতরে দেখলাম যে ছোটো শিশুরা এটার ভিতরে বসে অনেক বন্ধুরা খেলাধুলা করতেছে এটা অক্সিজেন কী ব্যাপার এখানে যে আমাদের ব্লাওয়ার আছে আমরা ব্লাওয়ার দিয়ে অক্সিজেন দিয়ে দিচ্ছি আচ্ছা, আচ্ছা। একজন মানুষ নর্মালি তিন থেকে চার ঘন্টা থাকতে পারে চার ঘন্টা থাকতে পারে হ্যাঁ আমরা তো দশ পনেরো মিনিটের জন্য দিচ্ছি আচ্ছা দশ পনেরো মিনিটের জন্য কত টাকা করে নেওয়া হচ্ছে আমরা পনেরো মিনিটের জন্য নিচ্ছি একশো টাকা আর পাঁচ মিনিটের জন্য নিচ্ছি পঞ্চাশ টাকা মানে পাঁচ মিনিটের জন্য পঞ্চাশ টাকা পনেরো মিনিটের জন্য একশো টাকা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ বলটাতে কতক্ষণ ছিলাম জাফলংয়ের সৌন্দর্য ঘিরে আছে ছোট ছোট নানা রকমের কসমেটিক পোশাকের দোকানগুলোতে পাওয়া যায় বাংলাদেশে ভারতের দুটো মিলিয়ে পণ্য পাওয়া যায় দামে কেবল দামে বলেছেন আচ্ছা বেলাল ভাই এখানে যে কাপড়গুলো এগুলো কি বাংলাদেশি না ইন্ডিয়ান মানে ইন্ডিয়ারও আছে বাংলাদেশিরও আছে আপনি এখানে দোকানদারি করেন কত বছর দেবেন দু আপনার বাড়ি কোন জায়গায় নরসিংদি নরসিংদি কোন থানা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মানে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ও রূপগঞ্জ থানা তো নরসিংদী বলেন কেন নরসিংদী তার কেন অনেকে নরসিংদী গুলো চিনি চিনি আর এদিকে আমরা কোনটা গাড়িটা গাড়ি না এখানে আসলেন কিভাবে আপনি এখানে কার মাধ্যমে এখানে আমার শালা আছে সুমন্দি আছে ও এদের মাধ্যমে আপনি ব্যবসাটা শিখছেন তো ব্যবসাটা করে আপনি কেমন থাকে কি আসবে বিষয় জি ভালো মোটামুটি মোটামুটি চলে আচ্ছা আচ্ছা আচ্ছা তো দেশের বাড়িতে আপনি যান না অবশ্যই মাস পনেরো দিন বরাবর যাই আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ Thank you. আচ্ছা আপনার নামটা কি জি বিল্লাল বিল্লাল বিল্লাল হ্যাঁ বিলাল ভাই এখানে আপনার দোকানে যে সামগ্রিক পণ্য দেখলাম এগুলা কি বাংলাদেশি এগুলো কি সম্পূর্ণ ইন্ডিয়া কিছু প্রোডাক্ট আছে বাংলাদেশি কিছু প্রোডাক্ট আছে বাংলাদেশি ওই প্রোডাক্টগুলো বাংলাদেশিটা কি বাংলাদেশি বলে দেন কাস্টমারের জি জি বাংলাদেশি যেটা এটা বাংলাদেশি বলে দিই আর ইন্ডিয়াটা ইন্ডিয়া বলে ইন্ডিয়া বলে দিই যার একটা চাহিদা এটা নিল আচ্ছা আচ্ছা আচ্ছা এখানে আপনি এই দোকানদারি বা ব্যবসাটা করতেছেন কত বছর ধরে প্রায় দুই বছর দু বছর তো এখানে আপনি ইনকামটা কেমন থাকে না ইনকাম তো রয়েছিল গেছে বছর আমরা ভালোই ছিল এই বছরটা একবার দুর্বল হয়ে গেল একবার দুর্বল হয়ে গেছে পয়সাটা একবার নাই আপনি কি যে পুরান স্টানে এখানে দোকান ছিল জি না এখানে এখানেই ওইখানে প্রথম এখানেই প্রথম কত বছর ধরে করেন না প্রায় দুই বছর দু বছর আপনার বাড়ি কোথায় বাড়ি রাধানগর বাজার রাধানগর এটা রাধানগর কোন ছেলে করছে কোন থানা করছে এই গোয়ানঘাট থানা হ্যাঁ গোয়ানঘাট থানা গোয়ানঘাট থানা গোয়ানঘাট থানা হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আমরা এই বিল্লাল ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম ইনি এখানে বাংলাদেশে সামগ্রিক এবং ইন্ডিয়ার সামগ্রিক বিক্রি করেন এবং কাস্টমারদের যে যেটা নেয় সেটাই দেন তো উনি এখানে দু বছর ধরে যাবত এখানে দোকানদারি করতেছে ওনার ওনার বাসা গয়নাঘাট যেটা গয়নাঘাট উপজেলা তো এখানে আমরা ওনার সাথে কথা বলে জানতে পারলাম যেখানে কেন বিভিন্ন কোয়ালিটির যে ইন্ডিয়ান যে মালগুলো পাওয়া যায় এগুলা খুবই স্বল্প রেটে উনি বিক্রি করেন মসলেউদ্দিন বিডি জোনাকি নিউজ সোনারগাঁ নারায়ণগঞ্জ